নিজের রে নিজের রে অবস্থা খারাপ করে কি নজরতে গুলি মারে কি নজরতে গুলি মারে চিংড়ি ঝাকাস রে কি নজরতে গুলি মারে এই দেখ চিংড়ি ঝাকাস প্রথমে চিংড়ি তোর কাছত বসিবে তারপর কাছত আসিবি প্রেমের কথা কহি কহি তোর মন কাড়িবে তারপর তোর সাথে মিষ্টি মিষ্টি কথা কইবে বহুদিন পর তারপর তোকে লাটুর মতন দেখ কেমন ঘুরাবে কুত্তার মতন তোর পিছে পিছে ঘুরাবে যেন ওই ক্যাটরিনা ক্যাপ তুই ওর ফ্যান ফলোয়িং <laughs> আবার মাঝে মাঝে তো পাত্তাও দিবে আবার ঘুরাবে একেবারে ধোবি কে কুত্তা বানাবে না ঘাটকা এই জন্য মুই চেংড়ির পাশত আসো না এই জন্য মুই চেংড়ির কাছত বসং না তুই মুই তো চেরি থাকি সর্বদা দূরে দূরে থাকো বাসত উঠিল পাঁচ হাত মাপি মাপি মুই চেরি থাকি দূরে দূরে থাকো আগা দিকে বসো মুই কাছের গরব তাও সামনে থাকি মুই পিছনে বসিম না এই জন্যে মাইকেল জ্যাকসন কয় girl is so dangerous. The girl is so dangerous. নিজের প্রেমিকের নিজের প্রেমিকের অবস্থা খারাপ করে কি নজরতে গুলে মারে মিউজিক শুনো খালি দুলি গরুর গাড়ি চলেছে হালি দুলি হালি দুলি গরুর গাড়ি চলেছে আজ কাশিবু কাল দেবু কত প্রেমিক বদলাছে হালি দুলি হালি দুলি গরুর গাড়ি চলেছে আজ কাশি বুকাল কাদেবু কত প্রেমিক বদলাছে যাকে চাহে পাগল করে নিজের শরীর দেখে রে কত চাংরা সুসাইড করে নাগিনি আমরা বাল রে কি আখি সে গলে মরে কি নজরতে গুলি মারে আহ আরে মব তো কোনোদিন গুলি লাগে না ভাই কামই বুলেট প্রুফ জ্যাকেট কিনে বেড়াও <laughs> ইয়া ইয়া মুই আগে চেংড়ি গিলা দেবতা মনে করত পড়ার ইচ্ছা যদি না করত ভালো বউ পাওয়ার আশায় কত না পড়িত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আবার কস মুই আগে চেংড়ি গিলা দেবতা মনে করতো পড়ার ইচ্ছা না করলে ভালো বউ পাওয়ার আশায় কত পড়ায় না পড়িত আগে যদি জানতো চাকরি এত দাগাবাদ টাকার পূজারি কদিনে মুই কেরালা যাইত এই পড়াশোনা ছাড়ি চলো ভালো হলে দের আয়া পার দুরুস্ত আয়া এখন তো মুই বুঝা পাচ্ছি চেংড়ির আসল রূপ আরে শোন শোন শোন আমার গ্রামের চেংড়া গিলা কপ খালি সুসাইডে করছে সব খালি সুসাইডে করছে সুসাইডে করছে আর মুই কোনো কথা শুনি না এখন মই গোয়া যাম গোয়া যাই মই এনজয় করি প্রতিদিন প্রতিদিন মই কাম করি কাজ করি আসে মই টাকা জমাম সেই টাকাতে মই চেরি কিনিম চল চল চল চেরি কি করবে সারা হ্যাঁ খালি তুই খালি দশটা চেরি চেরা পটাবো আমুল কি পটাবাম না মোটে পয়সা আছে ইয়া গোয়া জায়গা আপন গোয়া জায়গা হে হে হে করে নিজের প্রেমিকের অবস্থা খারাপ করে কি নজরতে গুলি মারে চেংড়ি ঝাকাশ রে কি নজরতে গুলি মারে নজরতে গুলি মারে নজরতে গুলি মারে নজরতে গুলি গুলি মারে মারে মারে রে